सफर मेरा है तू ही मेरी मंजिल तेरे बिना गुजारा একটা নাম বলেন আমি যাব রাস্তা ওই পার আপনি বিশ্বকাপ ফুটবল খেলায় কোন দল সাপোর্ট করেন ব্রাজিল উনি ব্রাজিল সাপোর্ট করেন ব্রাজিল সাপোর্ট আপনি কি জন্য করেন বালার লেগে কেমন বালা ফারে ব্রাজিল খেলা ফারে বলা ব্রাজিলদের প্লেয়াররা খুব ভালো খেলে এই জন্য করেন না আচ্ছা ব্রাজিলের কয়েকটা প্লেয়ারের নাম বলতে পারবেন নাম এটা আমার খেয়াল নাই নাম ওনার খেয়াল নাই একজনের খেয়াল নাই একটা নাম বলেন সাকিব খান আচ্ছা। Shakib Khan no no no no ওনার মন নাই উনি মাত্র সাকিব খানকে চিনে ব্রাজিলের খেলোয়াড় সাকিব খানকে উনি চিনে আর অন্য প্লেয়ারের কথা মন নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জামালপুর ডাইরেক্ট কও বাবা কিন্তু রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ডাইরেক্ট না গেলে আপনার লাগবো না এই যে সময় বেশি নাও হ্যাঁ। এটা কিন্তু ঠিক না আপনার কাছ থেকে নেই ভাড়া নেব চাচা করে আসেন তোমাকে গাড়ির কাগজপত্র ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে কিনা কেনা জানে পথে সার্জেন্ট ধরলে তো আধা ঘন্টা দেড় ঘন্টা আট কাটবে কি গঞ্জ আসা আমাকে গাড়ির কাগজপত্র সব অরিজিনাল ওই সার্জেন্ট পুলিশে ধরলে কোনো সমস্যা নাই এখন তোমাকে গাড়ি দেখতে তো পুরান রাস্তার মাঝে যাই যদি বন্ধ হয়ে যায় তাহলে এইটা কি করলেন চাচা গাড়ির বডি পুরান কিন্তু ইঞ্জিনটা একদম ফকফকা ঝকঝকা নতুন আর হ্যাঁ, তোমাকে ড্রাইভার নতুন না পুরানো সেটা কেটা জানে <laughs> চাচা মগো ড্রাইভারের পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা পুরান ড্রাইভার কোনো সমস্যা নাই জলদি ওরে আসেন আসেন তাহলে তো আর এক ঝামেলা গাড়ি চালাবে প্লেনের মতো সেইখানে জীবনে ঝুঁকি আছে চাচা আপনি তো বড় ভেজাইলা মানুষ কালি প্রশ্নের পর প্রশ্ন কইরে আপনি সময় নষ্ট করতে আছেন আপনি কই যাবেন সেইটাই তো কইলেন না আমি হ্যাঁ আমি যাব রাস্তা ওই পার হ্যাঁ।